কে জিতবে বিশ্বকাপ কার পক্ষে ধরতে চান বাজি যে পাঁচ কারণে বিশ্বকাপ জিততে পারে আর্জেন্টিনা দুই বিশ্বকাপ এবারে আসরে আর্জেন্টিনার তকমা দেখিয়ে দিবে লাতিন আমেরিকার বিশ্বাস উনিশশো আটাত্তর ও উনিশশো এই দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দুই সালের বিশ্বকাপ রানার্স আপও তারা কিন্তু ছত্রিশ বছর ধরে বিশ্বমঞ্চে কোনো সাফল্য নেই আলবিসালিস্তাদের দুই হাজার চোদ্দো দুই হাজার পনেরো দুই হাজার ষোলো এই তিন বছরের টানা তিনটি টুর্নামেন্টের ফাইনাল হার সঙ্গী হয়েছে আর্জেন্টাইনদের অবশেষে আঠাশ বছর পর দু সালে কোপা আমেরিকা সেই কাঙ্ক্ষিত শিরোপা ঘরে তুলল আর্জেন্টিনা চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে ফুটবল বিশেষজ্ঞরা বলছেন আর্জেন্টিনা এবার নাকি বিশ্বকাপ শিরোপার দাবিদার খোদ অধিনায়ক মেসিও নিজেও কথা বলেছেন ফুটবলীয় অঙ্কের হিসেব কষলে আর্জেন্টিনা আসলে এবার ফেভারিট দলটা অনেকটাই গুছিয়েই উঠতে পেরেছে এবং নিজেদেরকে তৈরি করে নিচ্ছে এটাই খেলার সৌন্দর্য এখানে অনেক হিসাব ভুল প্রমাণিত হয়ে যায় আর্জেন্টিনাও এবার অনেক বোদ্দাদের ভুল প্রমাণ করে দিতে পারে পাঁচ কারণে বিশ্বকাপ জিততে পারে আর্জেন্টিনা এক লিওনাল মেসি যে দলে লিওনাল মেসি নামের একজন থাকেন সেই দল মাঠে নামার আগেই প্রতিপক্ষ থেকে এগিয়ে থাকে ফর্ম বয়স অভিজ্ঞতা অনুযায়ী এটাই হতে যাচ্ছে লিওনাল মেসির জন্য শেষ এবং সেরা সুযোগ জাতীয় দলের হয়ে বিশ্বমঞ্চে শিরোপা জেতার যদি নিজের সেরা ছন্দে থাকেন তিনি তাহলে আর্জেন্টিনা ছত্রিশ বছরের অপেক্ষা গুছতে যাচ্ছে এবারই বিশ্বমঞ্চে দুই ফরওয়ার্ড লাইন নামগুলো একবার পড়ুন Lautaro Martinez Angel Correa Paulo Dybala Lionel Messi ও Angel Di Maria Nicolas Gonzalez Lucas Alario Joaquin Correa এবং নতুন উদীয়মান খেলোয়াড় থিয়াগো আলমাদা ও জুলিয়ান আলভারেজ চোখের সামনে কেবল গোল আর গোলের দৃশ্য বাসবে সমস্যা হলো জাতীয় দলে এসে ক্লাবের পারফরম্যান্সটা ঠিকঠাক অনুদিত করতে পারেন না কেউই তবে এবার বিশ্বকাপ জিততে চাইলে নিজেদের সেরা রূপটাই দেখাতে হবে আর্জেন্টিনা ফরওয়ার্ডের কখনো পারেনি বলে কখনো পারেনি বলে পারবে না কখনো এমনও তো নয় যে কোনো দিন জলসে উঠলে এই আক্রমণ ভাগ তসনস করে দিতে পারে চীনের মহাপ্রাচীরের মতো অটল রক্ষণও তিন মিডফিল্ডার লাইন আর্জেন্টিনা মিডফিল্ডার আছেন বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় Rodrigo De Paul Paredes Giovani Lo Celso Papu Gomez Guido Rodriguez Palacios আরও অনেকেই আছেন এরা হলো আর্জেন্টিনার মধ্যমাঠের মধ্যমণি আর্জেন্টিনা যখনই বিশ্বকাপে ফেভারিটের তকমা নিয়ে গেছে বেশি দূর এগোতে পারেনি তবে এবারে তকমা পুরোপুরি ভিন্ন এবং আর্জেন্টিনা অন্যরকম এক আর্জেন্টিনা যার ফলে আর্জেন্টিনাকে ফেভারিটের তালিকায় রাখতে হচ্ছে যা তাদের জন্য বাড়তি সুবিধা প্রত্যাশার চাপ অনেক বাড়িয়ে রেখেছে প্রত্যাশার চাপ অনেক বাড়িয়ে রেখেছেন মেসি নিজেও এবার আর্জেন্টিনা ফাইনাল খেলবে এবং বিশ্বকাপ ট্রফি ঘরে তুলবে এমনই আশাবাদী মেসি তাই চাপমুক্ত থাকাই মেসিদের ভেতর থেকে সেরাটা বের করে আনতে সাহায্য করবে চার ডিফেন্ডার লাইন আর্জেন্টিনা ডিফেন্ডার আছে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় Tagliafico Marco Acuna Cristiano Romero German Pezzella Nicolas Otamendi Martinez Quarta Juan Foyth Gonzalo Montiel আরও অনেকেই আছেন এরা হলো আর্জেন্টিনার ডিফেন্ডার চীনের প্রাচীর এরা যদি আর্জেন্টিনার রক্ষণভাগ ধরে রাখতে পারে তাহলে আর্জেন্টিনা অনেকটাই নিশ্চিত থাকবে এবারের বিশ্বকাপ আর্জেন্টিনার হাতে পাঁচ লিওনাল স্কালনি আর্জেন্টিনা দলের দায়িত্ব নিয়ে লিওনাল স্কালনি খুব কম সময়ের মাঝে অভূতপূর্ব একটা ব্যাপার ঘটিয়ে ফেলেছেন তার হাত ধরে আর্জেন্টিনা তাদের দুই দশকের বেশি সময় ধরে চলা শিরোপা খরা গুছিয়েছে তার হাত ধরে দলটির পরিবর্তনও এখন হচ্ছে উন্নতি স্পষ্ট ধরা পড়ছে প্রতিটা ম্যাচে গত কয়েক বিশ্বকাপের পরিসংখ্যানের দিকে তাকালে নজরে আসবে লাতিন আমেরিকার দলের পিছিয়ে থাকার প্রচুর নমুনা আর্জেন্টিনা ব্রাজিল এবং উরুগুয়ে লাতিন আমেরিকার সেরা এই তিন দেশই বাছাই পর্বে দারুণ পারফর্ম করে বিশ্বকাপে এলেও ইউরোপের ভিন্ন গড়ানায় ফুটবলের সামনে খাবি খেয়েছে বারবার আঠাশ বছরের আক্ষেপ গুছিয়ে আর্জেন্টিনা কিন্তু থেমে নেই এখনও জয়ের ধারা বজায় রেখেছে স্কালনের শিষ্যরা দিন দিন আরও ক্ষুরদারা হচ্ছে তাদের খেলার ধরন বিপরীতে স্কালনীয় থেমে যাননি ডেকে চলেছেন তরুণ আর্জেন্টাইন মুখদের যদি এখান থেকে কোনো নতুন মুখ জায়গা করে নিতে পারে আগামী বছরের বিশ্বকাপে এই বিশ্বকাপের কথা একটা প্রশ্নকে সামনে নিয়ে আসে এই বিশ্বকাপের কথা একটা প্রশ্নকে সামনে নিয়ে আসে একটা ভিন্ন লড়াইয়ের কথা যে লড়াই এখনও লড়তে হয়নি স্কালনির আর্জেন্টিনাকে